চোখের ভেতর বৃষ্টি ঝরে হৃদয়টা হয় যেন নদী তোর না থাকার এক একটা ক্ষণ ছুঁয়ে দেখতে যদি হাজার জনম চাই না তোর একটা জনম শুধু চাব বুকের ভেতর নিঃশ্বাস জুড়ে তোকে শুধু পাবো